আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসলাম পুরানো একটা ভিডিও নিয়ে সিটা বিবোর ইভেন্টের তো ভিডিওটা বানিয়ে রাখছিলাম ভিডিওটা ছাড়তে ছাড়তে পারিনি বসার কারণে আমার সাথে আছে মারুফ ভাই TikTok ID Maruf slash zero four hash এখন ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক Bring him from the yard. Inter পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ভালোবাসা থাকবে আমার সাবস্ক্রাইবদের প্রতি অলরেডি একটা গিভওয়ে দিয়ে দিয়েছি আমি আর গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই আমাদের পেজে নক দিবেন কমেন্ট ইউএডি করবেন এবং ডিটেলসগুলো জেনে নেবেন তো প্রথমে আমি দুইটা গান বক্সের জিনিস আমি রিমুভ করে দিই এখন নয় ডায়মন্ডের স্পিন নয় ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি ডোন্ট রিমেইন অ্যাগেইন দিয়ে দেখি আমাকে নয় ডায়মন্ডের স্পিনি কি দিয়ে দিবে কিউ ফ্র্যাগনেন্টস আমি কত ডায়মন্ডের ভিতরে পাই দেখি উনিশ ডায়মন্ডের স্পিন মারবো এখন আর কি পাই কি পাই কি পাই টেন কিলোমিটারের বাউচার এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন আমি কি এই ডায়মন্ডের ভিতরে পেয়ে যাব পেয়ে যাব পেয়ে যাব হ্যাঁ লুট বক্সটা দিয়ে দিল আমাকে লুট বক্স লুট বক্স আমার এমনিতেই অনেক আছে তারপরে লুট বক্স দিয়ে দিয়ে এলো এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন এখন কি গাইস আমাকে দিয়ে দিবে গাইস উনসত্তর ডায়মন্ডের স্পিন উনসত্তর ডায়মন্ডের স্পিনে কি দিয়ে দিবে সার্ভবোর্ড ফালতু একটা সার্ভবোর্ড এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি আমি কি পাই আমি কি পাই নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমি এখন কি পাই প্যারাসুটের স্কিন সাপোর্টের স্ক্রিন দিচ্ছে ব্যাটসম্যানের স্ক্রিনটা দেবেন এটা কোনো কথা একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এখন আমরা করতে যাচ্ছি ডায়মন্ড রয়্যাল বাউচার একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে মানে নিতে হবে শাহালা এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমরা কি ও নাইস আমি মোটার জন্য ভিডিও করলাম সেটা পেয়ে গেলাম যাক স্পিনটা আমার সার্থক হলো আমার চারশো নিরানব্বই ডায়মন্ড বেঁচে গেল আর আপনারা যারা আমার কাছ থেকে বই নিতে চান অবশ্যই আমাদের পেজে নক দিবেন আমাদের পেজে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন এবং হ্যাশট্যাগ ইউটিউব লিখবেন hashtag YouTube subscribe our channel subscribe our channel please ভিডিওটি শেষ করে দিব আর এই বান্ডিলটা আমার কোনো প্রয়োজন নাই আমি খেলোয়াড় হতে চাই না ঠিক আছে ক্রিকেট খেলোয়াড় হতে চাই না আর ইমোটটা আমি দেখাবো আর এটা হয়েছে গিয়া হিরোইকে গেলে এই ব্যানার এটা দেয় তো এটা হয়েছে ক্লাস স্কোয়াড র্যাঙ্কের হিরোইকে গেলে এটা দিবে আর ভালোবাসা থাকবে সবার প্রতি এখন ইমোটটা আমরা আমাদের দেখিয়ে ফেলি যে ইমোটটা আমরা নিয়েছি ইমট কোথায় ইমট কোথায় এই যে ইমোট কোথায় ইমোট এই যে ইমোট এখন ইমোটটা আমি কেটে দেই ব্ল্যাক মামা করো তুমি দিও না এখন এটা ছিল ইমোট কি মনটা ভালো এই ইমোটটা দিয়ে একটা চ্যালেঞ্জ করলে ভালো